ইংলিশে একটা দুর্বলতা আমাদের সবার মধ্যে কাজ করে এটার প্রাইমারি রিজন হলো ইংলিশ একটা ভাষা ভাষার কাজ হলো কমিউনিকেট করা আর আমরা ইংলিশকে ব্যবহার করি as a subject A plus পাওয়ার জন্য সো ইংলিশ হলো একটা ভাষা যেটা কাজ হলো কমিউনিকেট করা আর আমরা এটাকে ব্যবহার করি as a subject A plus পাওয়ার জন্য যেটার কারণে আলটিমেট অবজেক্টিভটা যে ইংলিশে কমিউনিকেট করতে পারাটা এটা আমাদের কখনোই শেখা হয় না আমরা যদি দেখি যে সাবজেক্ট হিসেবে এ প্লাস কিভাবে পাই আমরা আর্টিকেল পড়ি পার্সন স্পিচ পড়ি টাইম কোয়েশ্চেন পড়ি বা আমরা কোনো চিন্তা করি না যেটা কিভাবে একটা একটার সাথে কাজ করে আমি নর্মালি একদম শত শত ইভেন্টের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি আচ্ছা তো আর্টিকেল তো একদম বাচ্চাকালে পড়ছো রাইট পার্সন স্পিচ তো একেবারে বাচ্চাকালে পড়ছো হ্যাঁ হ্যাঁ আর্টিকেল পার্সন স্পিচ বাচ্চাকালে পড়ছি সো আমার কোয়েশ্চেনে অ্যান্সার দাও তো আর্টিকেল কি পার্সন স্পিচ কি না অ্যান্সার না না আর্টিকেল পার্সন স্পিচ না না না না ভাই আর্টিকেল পার্সন স্পিচ না মেজরিটি কনফিউজ কয়েকজন না বলে খুব গুটি কয়েক হ্যাঁ বলে চিন্তা করে দেখো তো আমি যদি এখানে বলি যে I have a book I have a book এখানকার এ ছিল না আর্টিকেল তার আর্টিকেল মানে আমার স্পিচের পার্ট না তার কারণে অফকোর্স আর্টিকেল একটা পার্ট অফ স্পিচ হবে আর কোন পার্ট অফ স্পিচ হবে অ্যাডজেক্টিভ হবে বিকজ এটা নাম্বার শো করছে রাইট বাট এই যে আর্টিকেল আর স্পিচ আলাদাভাবে পড়ছি বাট যেটা একখানে করে যে কিছু একটা হয় we don't know tag question করছে হি ইজ আ বয় কমাদের কি হবে ইজেন্ট হি বাট কেন শিখতেছি সেটা জানি না এগেন সাবজেক্ট হিসেবে ইউজ করছি এ প্লাস পাওয়ার জন্য কারণে আলটিমেট যে অবজেক্টিভ যে কমিউনিকেট করা ওটা আমাদের হয়ে ওঠে না কি করা যেতে পারে যেহেতু আমাদের সিস্টেমের মধ্যে থেকে ইংলিশে কমিউনিকেট করাটা করতে পারাটা আসে নাই সো কাজটা আমাদের নিজেদেরকে করতে হবে দায়ভারটা আমাদের বিকজ তুমি যদি ইংলিশে কমিউনিকেট করতে না পারো ইন্টারভিউতে যায় আটকায় যাবা সিভি লিখতে যে ইংলিশে আটকায় যাবা চাকরি যদি পেয়েও যাও ইমেল করতে যে আটকায় যাবা একটা প্রেজেন্টেশন দিতে যে আটকায় যাবা একটা ক্লায়েন্ট মিটিংয়ে যে ইংলিশে কথা বলতে যে আটকায় যাবা প্রমোশনটা আটকায় যাবে বিদেশে ট্যুরে যাবা ইংলিশে পারতেছো না আটকায় যাবে সব জায়গায় বাধাগ্রস্ত হবা সো প্লিজ প্লিজ প্লিজ সিস্টেমকে দোষ না দিয়ে আমরা নিজেরা প্র্যাকটিস করি কীভাবে করতে পারি চার পাঁচজন মিলে একটা গ্রুপ ফর্ম করো আড্ডা দাও না ওই চার পাঁচজন মিলে গ্রুপ ফর্ম করে আড্ডা দাও অ্যান্ড বলো যে নেক্সট দশ মিনিট বা পনেরো মিনিট আমরা ইংলিশে আড্ডা দেবো দেখবে এক মাস পর তোমাদের ইংলিশের ফ্লুয়েন্সি বেড়ে গেছে জলতা কমে গেছে নার্ভাসনেস কমে গেছে অ্যান্ড আরেকটা কি জানো তোমার চারজন চারজনই তো ভুল করবা আমি জানি ইংলিশ প্র্যাকটিস করতে সবাই বলে বা যখন ইংলিশ প্র্যাকটিস করতে যাবো আমার বলে ইংলিশ পার্ট মারতে আসছে ফুটানি বা যখন ওই চারজন নিজেরা কমিউনিকেট করতেছো কেউ কারণ তো ভুল ধরে দেওয়া না হ্যাঁ ভুল করছিস হ্যাঁ তুই ভুল করছিস এগুলো তো আর করতেছো না সো পচানি খাওয়ার তো টেনশন নেই সো চারজন মিলে একটা গ্রুপ তৈরি করো তারপর কি হবে জানো যে ফ্রেন্ড তোমার বলতো না যে খুব ফুটানি মানো ইংলিশ ওই আসে বলে দোষ আমাকে একটু নে না অ্যান্ড দেন দেখবে তোমার আস্তে আস্তে গ্রুপ বড় হচ্ছে আর একটা ইজি কাজ চ্যাটিং করো না আমরা পরীক্ষা দিই একদিন বা চ্যাটিং তো ডেইলি করি সিম্পলি চ্যাটিংয়ে তোমাদের ওই চারজন মিলে একটা চ্যাটিং গ্রুপ খুলবো গ্রুপ খুলে ইংলিশে চ্যাট করবা দেখবা যে রিটেন কমিউনিকেশন বেটার হয়ে গেছে অ্যান্ড সো নেসেসারি সো এই দুটো কাজ করো দেখবা তোমাদের ওরাল কমিউনিকেশন রিটেন কমিউনিকেশন ইংলিশে দুইটাই আস্তে আস্তে বেটার হবে and day in day out continue করতে হবে ছয় মাসের আগে রেজাল্ট পাবো না this is the best coaching centre তোমার নিজের চারজনের friend circle and this is chatting a English কর this the best writing hack for you because তুমি এটা ডেইলি করবো বললেও চ্যাট করবো না বললেও চ্যাট করবো so why not do it in English বাংলিশে করে তোমারও জীবনে কোনো লাভ নেই তোমাদের ফ্রেন্ডদেরও জীবনে কোনো লাভ নেই ইংলিশে প্র্যাকটিসটা করো তোমারও লাভ আছে তোমাদের ফ্রেন্ডেরও লাভ আছে অ্যাজ এ কমিউনিটি সবারই কমিউনিকেশনটা বেটার হয়ে যাবে so please please please try করো তোমার ভালোর জন্যই ট্রাই করো দেখবা ফিউচারে যে অনেক অপরচুনিটি এই জাস্ট এই স্কিলটা পাওয়ার কারণে ওপেন হয়ে যাচ্ছে so yeah do try it